উহুদের যুদ্ধে কথা ছড়িয়ে দেওয়া হলো কাফেররা বেইমানেরা আল্লাহ নবীকে শহীদ করে দিয়েছেন মুসলিমদের মধ্যে অনেক অস্ত্র ছেড়ে দিলেন আল্লাহ নবী যখন বিদায় হয়ে গেছে তাহলে আমরা যুদ্ধ করে কি করব। আয়াত কি নাজেল হলো আয়াত কি এইভাবে নাজেল হলো যে আল্লাহ নবী মরে নাই চিন্তার কোনো কারণ নাই তোমরা অস্ত্র ছেড়ে দিও না মাঠে দাঁড়িয়ে থাকো এইভাবে আয়াত নাজেল হয়েছে

হাজার হাজার রাসুল এসেছেন গিয়েছেন মরার সাথে সাথে কি কর্তব্য কর্ম ছেড়ে দিবে নাকি তুমি তোমাকে ইমানের উপর কায়েম থাকতে হবে ইসলামের উপর কায়েম থাকতে হবে দিন বাঁচাতে হবে ইমান বাঁচাতে হবে দাওয়াতি কাজ করে যেতে হবে ইসলামী বিধিবিধান পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য তোমার জীবনপণ সংগ্রাম করতে হবে রাসুল দেশে এসেছেন আদর্শ দেখিয়ে দেওয়ার জন্য প্রচার করার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য তার দায়িত্ব যে শেষ হয়ে থাকে আল্লাহ তাকে নিয়ে যাবেন তোমার কর্তব্য তো শেষ নয় তুমি তুমি অস্ত্র ছেড়ে দাও মানে যুদ্ধের মাঠে নবী মারা গেছে খবর শুনে যারা নবী মারা গেছে খবর শুনে এই দায়িত্ব ছেড়ে দেয় নবী মারা গেলে তারা এমনিতেই দায়িত্ব ছেড়ে দেবে মুসলিম যাতে কোনো দায়িত্বহীন জাতি নয় কর্তব্য শিখিয়ে দিয়ে তিনি চলে গেছেন সময় তো উপস্থিত অধিক আমি আর বানাচ্ছি না আল্লাহ বলেন আমার বিদায়ের পরে তোমরা পথ ভ্রষ্ট হয়ে যাও না অন্য বর্ণনা আছে কুফফারা তোমরা কাফের হয়ে যাও না বাদ তোমরে কাবাবাদ যে একজন আরেকজনের খালের উপরে তলোয়ার তুলবে একজন আরেকজনের বুকের উপরে বন্দুক চালাবে একজন আরেকজনের দেশের উপরে বোমাবাজি করবে একজন আরেকজনকে হত্যা করবে একদল আরেকজনের বিরুদ্ধে লেগে যাবে দেশে দেশে অনাচারের সৃষ্টি করবে এক নাগরিক আরেক নাগরিকের বিরুদ্ধে লাগবে এক পার্টি আরেক পার্টির বিরুদ্ধে লাগবে এইভাবে মুসলিম জাতিকে তোমরা তস নস করে দিবে এক মজহাব আরেক মজহাবের বিরুদ্ধে লাগবে এক তরিকা আরেক তরিকার বিরুদ্ধে লাগবে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে লাগে নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দেবে তস নস করে দেবে এইটা যেন না হয় এটাই হলো আমার প্রথম ওসিয়ত কে বললেন কে বললেন আল্লাহ নবী বললেন প্রথম ওসিয়তের মধ্যে আমরা আছি তো আছে ইনশাল্লাহ এখানে কোনো শিয়া নাই তো খারেজি নাই মোতাজলি নাই কার্রামিয়া নাই জাবরিয়া নাই কাদিয়ানি নাই তো এগুলো হলো কা বিভ্রান্তিকর কোথায় যেন বলেছিলাম আমি আর আজকে রিপিট করছি না ওগুলা বাদ দিলাম একদম আলোচনার বিষয় না আজকে আসুন এইখানে হলো প্রথম বিভাজন মুসলিম উন্মতের মধ্যে একদল শিয়া হয়ে গেল আরেক দল হয়ে গেল খারেজি খারেজিরা সামান্য কথা বলতেই হয় খারেজিরা যে কোনো শাসক সামান্য ইসলাম থেকে দূরে চলে গেলে তাদেরকে কাফের মনে করে এবং তাদেরকে হত্যা করা বৈধ মনে করে যেহেতু এই বিপদটা রয়েছে আমাদের ইশারা করে যাই শুধুমাত্র তাদের দৃষ্টিতে মোয়াবিয়া রাজি আল্লাহ কাফের আলী রাজি আল্লাহ নিজেও কাফের দুইজনকে কাফের ফতোয়া দিয়ে খারেজিরা যুদ্ধ শুরু করে দিল রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করে দিল আব্দুর রহমান বিন মৌজেম আলী রাজি তালানুকে ফজরের সালাতের জামাতে যখন যাচ্ছে তখন আব্দুর রহমান বিন মুলজিম তাকে আঘাত করলো তলোয়ার দিয়ে আলী রাজি তালানু শহীদ হলেন ধরা পড়ে গেলেন ধরা পড়ে গেল ধরা পড়ে যাওয়ার পরে আব্দুর রহমান বিন মুলজে বলছে যে আমাকে একটু ছেড়ে দাও আল্লাহর কাছে আমি ওয়াদা করেছি পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট দুইটা মানুষকে হত্যা করে আমি আখেরাতে জান্নাত যাব তার দুইজনের একজন আলীকে মেরেছি মোয়াবিকে হত্যা করে এসে আমি ধরা দেব তারপর তোমার আমাকে মেরে বুঝেছেন আমার কথা আলী রাজিয়াল্লাহ তালানুর সাহাবি চতুর্থ খলিফাকে হত্যা করে জান্নাতে যাবে আর মোয়াবিয়া রাজিয়াল্লাহ তালানকে হত্যা করে আল্লাহর কাছে জান্নাত চাবে কত বড় মুসলমান কত বড় ইমানদার কত বুঝে কত তার জ্ঞান আধায় বলে গাধায় বুঝে কোন দিকে ইশারা করেছে তা তো বুঝতে পেরেছেন বেশি বলার দরকার নাই ইশারাই যথেষ্ট আকিদা চলে গেল ওই দিকে সম্মানিত উপস্থিতি মতাজেলাদের নিয়ে কথা বলবো না শিয়াদের নিয়ে কথা বলবো না খুব বেশি কথা বলার অবকাশ আমার নেই ওরা মুসলিম উম্মতকে ভাগ করে দিল খন্ড খন্ড করে ফেললো একটা একটা ঘটনা শুধু বলবো মোস্তা আসেম বিল্লা মোস্তা আসেম বিল্লা বাগদাদের তখন খালিফা মুসলিম জাহানের খালিফা শিয়া মন্ত্রী আব্দুল আল কামি খুব বুদ্ধি শুদ্ধি করে কৌশল করে প্রধানমন্ত্রী হয়ে গেল মুসলিম বিশ্বের হালাকু খা তখন চেঙ্গিস খার বংশধর সারা মুসলিম বিশ্বকে চষে বেড়াচ্ছে একেবারে দখলের পরে দখল করছে মানুষ হত্যা করছে লুটপাট করছে খুব গোপনে এবনুল আলকামি হালাকু খানকে দাওয়াত করলো যে আপনি বাগদাদ আক্রমণ করেন প্রধানমন্ত্রী শিয়া প্রধানমন্ত্রী আহলে জামাতের খালিফাকে হত্যা করার জন্য বাগদাদের লক্ষ লক্ষ আহলে জামাতের মুসলমানদেরকে হত্যা করার জন্য হালাকু খাঁকে গোপনে পরামর্শ দিয়ে বাগদাদে আমন্ত্রণ জানালো নিরাপদ জায়গায় সেরেন খালিফা আসেন বিল্লা তার সন্তানদেরকে নিয়ে আব্দুল আল কামি প্রধানমন্ত্রীকে বলছে যে হালাকু খার সাথে কথা হয়েছে আপনি এসে তার সাথে কথাবার্তা বলুন তিনি আপনাকে রাজত্ব পুনর্বহাল করে দিয়ে চলে যাবেন সরল বিশ্বাসে খালিফাতুল মুসলিমিন মুস্তাসিম বিল্লাহ সন্তানদের সামনে সে উপস্থিত হলো হালাকোকা উপস্থিত মাঠে নির্মম ভাবে খালিফাকে খালিফার পুত্রদেরকে বিচারপতিদেরকে মন্ত্রীদেরকে সভাসদ বর্গকে উপস্থিত করে সব হত্যা করে ফেলল যত রাজকোষের সম্পদ ছিল সব লুণ্ঠন করে নিয়ে গেল ইবনে লালকামের ষড়যন্ত্রে ইবনে খালদন লিখেছেন যারা হিসাব করেছেন তাদের হিসাব অনুযায়ী ওই চল্লিশ দিন যে হত্যাকাণ্ড চালিয়েছে তেরো লক্ষ সুন্নি মুসলমানকে হত্যা করেছিল তেরো লক্ষ মানুষকে হত্যা করেছিল সেদিন এই হলো মুসলিম জাতির বিচ্ছিন্নতার পরিণতি এক দল আরেক দল থেকে আলাদা হওয়ার পরিণতি একাত্তর সালে একটা যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল মুসলমান মুসলমানের কি দরকার ছিল তোমাদের এই লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার কি দরকার ছিল মুসলিম মা বন্ধুকে রেপ করার কি দরকার ছিল তোমাদের মুসলমানের বাড়ি ঘরে আগুন দেওয়ার ধর্মের নামে এই করেছে মুসলমানের চরিত্র নব্বই একানব্বই ইরাকরাম যুদ্ধে লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করা হয়েছে মাস্টার্ড বোমা সেখানে ছাড়া হয়েছে সারা পৃথিবীতে যত দেখবেন মুসলমানে মুসলমানে যে পরিমাণ মারামারি যে পরিমাণ খুনাখুনি যে পরিমাণ অন্যায় অত্যাচার নিজেরা নিজেরা করে কাফেররা সরাসরি পারে না তারা বোমা মারে সেটা করে অন্য কথা কিন্তু মুসলমানের ডেকে আনে তাদেরকে এই সে প্ল্যাটফর্ম রচনা করে অথচ আল্লাহ নবী বলেছেন এবং আল্লাহ পাক বলেছেন দুজনেই বলেছেন আল্লাহ বলেছেন আল্লাহ রাসুল বলেছেন যে তোমরা এই কাজে যেও না আরেকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি সুর আলফালের ছয়চল্লিশ নম্বর আয়াত এবং আলেমরানের আয়াত তো আপনাদের কাছে তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেন ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তানাযাউ তোমরা মতবিরোধ করো না তোমরা দ্বিমত করো না একজন আরেকজনের বিরুদ্ধে দাঁড়ায় না গ্রুপিং করো না দলাদলি করো না ফেল করবে কিন্তু তোমরা তোমরা ফেল করবে ওলা তানা যখনই তিন মতে যাবে যখনই মত মতবিরোধে যাবে যখনই দ্বন্দ্বে যাবে তখনই ফতাপসালু ফসাল মানে হলো আরবি ভাষায় ফেল করবে তোমরা ও হুকুম তোমাদের বাতাস বেরিয়ে যাবে বাতাস বেরোনো চেনেন আপনারা সাইকেল চালান কেউ সাইকেলের হাওয়া বের হয়ে গেলে সাইকেল চলে তিন চাক্কার বেবি যদি হাওয়া বেরিয়ে যায় চলে রাস্তায় ঢাকার পথে রওনা হওয়া শুরু করেছেন হঠাৎ ড্রাইভার সাহেব গাড়ি থামিয়ে দেয় তারপরে চাক্কা বদলায় তাই না হাওয়া গেছে যদি আগের চাক পিছনের চাক্কার হাওয়া গেলে কিছু দূর গাড়ি চলে কিন্তু সামনের চাক্কা যদি যায় কতক্ষণ চলে তাই বলেন তো দেখি সামনের চাক্কার যদি হাওয়া যায় আলেমেরা হলো সামনের চাক্কা আর দেশের নেতারা হলেন সামনের চাক্কা যে কোনো মুসলিম দেশ দুইটা প্রধান চাক্কা দিয়ে চলে একটা হলো নেতৃত্বের চাক্কা এক সাইডের আরেকটা হলো আলেমদের চাক্কা বলেছেন মুসলিম সমাজের মুসলিম রাষ্ট্রের দুই প্রকারের মানুষ যদি ভালো থাকে গোটা জাতি ভালো থাকে দুই প্রকারের মানুষ যদি খারাপ হয়ে যায় গোটা জাতি খারাপের মধ্যে নিমজ্জিত হয় একদল হলো আল আরেকদল হলো উমারা একদল হলো আলেমেরা আরেকদল হলো শাসকেরা দুই দলই তো ভালো আছে আমাদের দেশে নাকি দুই দলই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ঠিক থাকলে তো ঠিকই আছে আর ঠিক না থাকলে ঠিক হতে হবে তবে আমার দৃষ্টি আলাদা আমার চিন্তা চেতনা আলাদা আমি মাঝে মধ্যে কিছু কিছু বলে থাকি সে ব্যাপারে দৃষ্টিভঙ্গি আপনাদের ঠিক করতে হবে এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্তের কথা বলছি না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি আপনাদের সামনের চাক্কার হওয়া যদি আলেমদের হাওয়া নেতাদের হাওয়া বেরিয়ে যায় কোন হাওয়া এটা নীতি নৈতিকতার হাওয়া ইমানের হাওয়া আদবের হাওয়া আখলাকের হাওয়া সততার হাওয়া ন্যায় নীতির হাওয়া তারপর ন্যায় বিচারের হাওয়া নিজের বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার হাওয়া যদি বেরিয়ে যায় তাহলে কোন জাতি টিকতে পারে না জাতি ধ্বংস হতে বাধ্য জাতি নষ্ট হতে বাধ্য জাতির সর্বনাশ হতে বাধ্য অর্থাৎ হাওয়া তোমাদের হাওয়া বেরিয়ে গেছে হাওয়া টিকে রাখো নাই ইমান ঠিক নেই ইসলাম ঠিক নেই আদব ঠিক নেই আখলাক ঠিক নেই ন্যায় নীতি ঠিক নেই ওয়াদা ঠিক নেই অঙ্গীকার ঠিক নেই আদব আখলাক তো আলহামদুলিল্লাহ যে পর্যায়ে গেছে তা তো আমরা খুব ভালো করে জানি কেউ খুব কম মানুষই আছে যারা সত্য কথা বলে শুনুন ভালো করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমরা ভালো করে শুনুন ওই সাইড পরেই থাক আলেমারা যদি ভালো হয় দেশে আল্লাহ পাক মানুষগুলা ভালো হয় আল্লাহ পাক সেখানে সুশাসক এমনিতেই দিয়ে দেন এটাও হাদিসের কথা মানুষ ভালো থাকলে আল্লাহ সেখানে সুশাসক দেন ভালো করে শুনুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে বিরলে এসে বিরল বক্তব্য আমার জন্য যা কিছু শুনেছি কয়েক মাস তা নিয়ে যা জমেছে তা আমি একটার অন্য ভাষায় অন্য লাইন দিয়ে আমি সেগুলা পাস করছি মাত্র আপনারা যার যার মতো বুঝে নেবেন ভবিষ্যতের জন্য আমি বেশি কথা বলছি না শুনুন আল মুসলিমুনা আলা শুরুতিহিম মুসলমান যদি কোনো ওয়াদা করে মুসলমান যদি কোনো শর্ত করে তার জীবন যেতে পারে জান যেতে পারে মাল যেতে পারে সব যেতে পারে মুসলমান ওয়া ব্যাখ্যালাপ করতে পারে না ওয়াউফু বিল আহাদ ইন্নাল আহাদা কানা মাসউলা ও মুসলমানেরা ওয়াদা পুরা করো কেয়ামতের দিন তোমাকে ওয়াদা প্রসঙ্গে জিজ্ঞাসা করা হবে যেটাই ওয়াদা করবেন হাদিসে এসেছে মুনাফেকের একটা আলামতের মধ্যে হলো যে ওয়াদা করলে সে ওয়াদা খেলাপ করে গাদার করে